আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ঈদ উপলক্ষে সেজেছে কক্সবাজারের হোটেল মোটেলগুলো পর্যটকদের বরণ করতে পুরোপুরি প্রস্তুত কক্সবাজার ভ্রমণ দীর্ঘায়িত করতে দেয়া হচ্ছে বিশেষ ছাড় রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ছিল পর্যটক শূন্য এ সময় নতুন করে সাজগোজের মাধ্যমে পর্যটক বরণের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে কক্সবাজারে প্রায় পাঁচশো হোটেল গেস্ট হাউস কটেজ ও রিসোর্ট রয়েছে আছে দুই শতাধিক রেস্তোরাঁ সবগুলোই যেন ঈদ উপলক্ষে নতুন করে শুরু করবে তাদের পর্যটন সেবা Cox's Bazar hotel motel guest house মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানান ঈদের ছুটিতে টানা এক সপ্তাহ পর্যটক আসবেন ইতোমধ্যেই হোটেল বুকিং দেয়া শুরু করেছেন পর্যটকরা ফেডারেশনভুক্ত আবাসিক হোটেল মোটেল ও গেস্ট হাউসের ভাড়ায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ঈদের ছুটিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা সবসময় বিদ্যমান রয়েছে কক্সবাজারে নিরাপদে এবং আনন্দের সাথে ঈদের ছুটি উপভোগ করবেন পর্যটকরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুতুবদিয়া মগনামা চ্যানেল পারাপারে আসন্ন ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মগনামা ঘাট হয়ে দ্বীপ কুতুবদিয়ার পাঁচটি জেটি ঘাটের মধ্যে পারাপার বেশি হয় বরঘুব জেটি ও দরবার জেটি ঘাটে আলী আকবর ডেল ঘাট ধুরুং জেটি ও আকবর আলী পাড়া ঘাটে যাত্রী পারাপার কিছুটা কম এসব ঘাটে সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত ঘাটপাড়ের ব্যবস্থা থাকে কেবল মগনমা ঘাট থেকে রয়েছে রাত নটা থেকে ঘাটপাড়ের সুযোগ আসন্ন ঈদুল ফিতরের ঘরমুখ মানুষের ভিড় সামলাতে ইজারাদার কর্তৃপক্ষ দরবার দরবারঘাট ও মগনামা ঘাটে ভোর চারটা থেকে রাত বারোটা পর্যন্ত ঘাট পারাপারের ব্যবস্থা করেছে ইজারাদার কামরুল হাসান শিকদার জানিয়েছেন দিনের বেলায় স্পিডবোটও থাকবে অন্তত সাত থেকে আটটি ভিড় এড়াতে ঘাটে নিরাপত্তা কর্মী ছাড়াও আইন আইনশৃঙ্খলা বাহিনী টহলে থাকবেন এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ রাখতে মহেশখালীতে সড়কে টহল বাড়িয়েছে পুলিশ মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানিয়েছেন চালিয়াতলি থেকে মাতারবাড়ি সড়কে পুলিশের একাধিক টহল টিম গত সারা রাত টহলে ছিল এতে করে ঘরমুখো মানুষ রাতে নিরাপদে ঘরে ফিরেছে ঈদ উপলক্ষে মহেশখালীর সড়কগুলোতে এ টহল অব্যাহত থাকবে উখিয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি আড়াতে সচেতনতামূলক অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন এতে সহযোগিতা করছে fire service and civil defence উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব গতকাল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে অগ্নি নির্বাপনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন প্রচার অভিযানকালে হাসপাতাল মার্কেট আবাসিক ভবন শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপন সরঞ্জাম রাখা এবং ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর সংরক্ষণের আহ্বান জানানো হয় এ সময় Ukhia fire service and civil ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ ইমাদুল হক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন পবিত্র উল ফিতর উপলক্ষে শাহপুরের দ্বীপের একশো পঞ্চাশ জন আলিমকে নগদ টাকা প্রদান করা হয়েছে উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নিজস্ব তহবিল থেকে টাকাগুলো প্রদান করা হয় গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মাওলানা মুজিবুর রহমান আলিমদের হাতে টাকাগুলো তুলে দেন এ সময় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন দরিদ্র ও এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে rotary club of Cox's Bazar Saikat গতকাল শহরের পাহাড়তলিতে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় ক্লাবের প্রেসিডেন্ট